আল্লাহ বলছে ওয়ালা তাখফুমা লাইসা লাকা বিহি ইলম ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা যে জিনিস তোমার জ্ঞান নাই সেটা বলিও না সেখানে থামিও না সেটার পিছু নিও না কারণ তোমার যে শুন যা শোনো এবং যা তুমি দেখো এবং যা তুমি অন্তরে ধারণ করো সবগুলি সম্পর্কে তোমাকে প্রশ্ন করা হবে মিথ্যাগুলি যদি কোনো না নিয়ে মিথ্যাগুলি গ্রহণ করে শোনা মাত্রই গ্রহণ করে নেয় সেটা সম্পর্কে আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন আল্লাহ তালা কোরআনে করিম বলছেন আল্লাহ আল সব কথা শুনে সব কথা নেওয়া কিন্তু যাবে না দুনিয়ার বকে সব কথাই মানুষ শুনেছে কিন্তু সব কি নিতে পারে নিতে পারে না নিলে কি হবে সে বিপর্যস্ত হবে পদভ্রষ্ট হয়ে যাবে পদভ্রষ্ট হয়ে যাবে সবার কথা শোনা যাবে না কোনটা শোনা যাবে কোরআন এবং সুন্না সহি যেটা আসছে সেটাই শুনতে হবে সহি দাবি সবাই করে সবাই করে আমারটা সহি এক সময় মানুষ কি করত কিছু একটা বলে লেখা দিত সিয়া সিত্তা তো আমি বলতাম সিয়া সিত্তা ফার্সিতে অর্থ হচ্ছে কালো কালো ছয়টা সিয়া ফার্সিতে অর্থ কালো ফার্সি পড়ছিলাম তো ছোটোকালে বাবার কাছে মনে আছে তো কালো ছয়টা কারণ এটা হাদিস কোথাও নাই এই হাদিস কোথাও নাই লেখেছে সিয়া সিত্তা কীরকম হাদিস জানেন হ্যাঁ আউআলুমা খালাক আল্লাহ নুরি প্রথম আল্লাহ আমার নূর সৃষ্টি করছে তো লেখা আছে সিয়া সিত্তা আমি বললাম যে ঠিক ঠিক লিখছে সে মানে কালো সিত্তা কিন্তু আল্লাহর কোনো হাদিসের কিতাব আসে না রসুলের হাদিসের কিতাব আসে না আল্লাহর কিতাবও আসে না এটা কোনো হাদিসের কিতাব এটা নাই মিথ্যা কথা এমন কোনো হাদিস পৃথিবীতে কোথাও পাওয়া যায় না কোনো হাদিসের কিতাবে নাই বানিয়ে বানিয়ে এগুলি চালু করতেছে আরও আছে লাউলাকা লাউলাকা লামা খালাকুল আফলাকা এই ওয়াজ তো আপনাদের চলতে আছে আপনাদের কোনো এগুলি ওয়াজ করেই যে সারা দুনিয়া চালিয়ে দিচ্ছে এগুলি সবই হচ্ছে যা জানি না তার পিছু নেয়া না জেনে কথা বলা আল্লাহ তালা কোরআনে কারিম বলেছেন কুলিন্নামা হারাম ফাওয়া হেসা মা জহার আমিন বাতানা অশ্লীলতাকে আল্লাহ হারাম ঘোষণা করেছেন যা প্রকাশিত হয়েছে এবং যা প্রকাশ পায়নি উভয় অশ্লীলতা হারাম কেউ দেখেই করলো হারাম না দেখে করলো হারাম অশ্লীলতা হারাম সোজা কথা এটা ওয়াল ইসমা গুনার কাজ হারাম ওয়াল বাকিয়া বিদ্রোহ করা হারাম সীমা লঙ্ঘন করা হারাম বেগাই লেখো আন্তুশ্রিকু বিল্লাহ মালাম ইনাজিবি সুলতানা আল্লাহর সাথে শরিক করা সেটাও আল্লাহ তালা হারাম ঘোষণা করেছেন ও আন তাকুলু আল্লাহ মাল্লা তালামুন না জেনে আল্লাহর উপর কথা বলা আরও বড় গুণা আপনি যখন একটা কথা বললেন আল্লাহ সম্পর্কে রাসুল সম্পর্কে যেটা জানেন না আপনি বড় ধরনের গুণা করেছেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন মান মান কাদাবা আলিয়া মুতা আমেদান ফালিয়া তাবাউ মাকা আদহমিনান্নার যে কেউ আমার ব্যাপারে মিথ্যা কোনো কথা বলে জেনে শুনে সে কোথায় বাড়ি করলো জাহান নামে তার ঘর বাড়ি করে নিল জাহান নামে তার ঘর বাড়ি করে নিল কখন হয় জানেন যখন এলমের অভাব হয় আপনি কোরআন এবং সুন্না দিয়ে সারা দিন ব্যাখ্যা করতে পারবেন কিন্তু আপনি করবেন না কেন আপনি এটা বুঝেন না আপনি গল্প শুনতে খুব ভালো লাগে অনেকেই আছে গল্প শোনার জন্য গান শোনার জন্য নাম বলবো না আপনাদের বরিশাল বা হয়তো পাশে পাশে বিভিন্ন দেশে চুয়াডাঙ্গা বিভিন্ন জায়গা দেখবেন যে কয়েক লাখ একত্র হয়ে গেছে একটু গান শুনবে একটু গল্প শুনবে তাপসির যদি হয়তো আমাদের আফসোস ছিল না তাপসির অবশ্যই ভালো জিনিস কোরআনের তাপসির হওয়া উচিত হাদিসের ব্যাখ্যা হওয়া উচিত কিন্তু আপনি গান আর গল্প দিয়ে এই সমস্ত ওয়াজ এগুলি তো ওয়াজ নয় এগুলি আওয়াজ এগুলি আওয়াজ মানুষকে বিভ্রান্ত করার জন্য এগুলি একটি উচ্চতার আর কিছুই নয় এই জন্য এলমের বহু দরকার আছে এলএম অবশ্যই কোরআন এবং সুন্না ভিত্তিক এলম আপনার হতে হবে নাহলে সেটা গ্রহণযোগ্য হবে না আল্লাহ তালা কোরআনে করিমে বলেছেন হালিয়াস্তাউল্লিদিন আলামুন আল্লাদিন আলামুন যারা জানে আর যারা জানে না তারা সমান হইতে পারে না যারা জানে এবং যারা জানে না তারা কখনো সমান হইতে পারে না সুতরাং যারা জানে না যারা জানে না তাদেরকে যারা জানে তাদের মতো করতে পারেন না এখন এই জ্ঞানটা কোন জ্ঞান আপনি বলতে পারেন তো দুনিয়ার জ্ঞান না দুনিয়ার জ্ঞান নয় দিনের জ্ঞান দিনের জ্ঞান অবশ্যই কেন রসুল্লাহ সাল্লাম আল্লাহর কাছে আশ্রয় চাইতেন আল্লাহ আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই এমন আলেম থেকে যে আলেমে কোনো উপকার দেয় না কোন আলেম সেটা যে আলেম আপনাকে দুনিয়াতে রেখে যেতে হয় যে আলেমের কোনো উপকার আখেরাতে যায় না যে আলেমের কোনো উপকার আখেরাতে যায় না অনেক শাস্ত্র আছে যেই শাস্ত্র কোনো কাজে লাগে না এর মধ্যে একটা হচ্ছে দর্শন শাস্ত্র দর্শন শাস্ত্র দুনিয়াতে মানুষকে বিভ্রান্ত করে আখেরাতে ভুলে দেয় এবং সেকে নাস্তিক বানিয়ে দেয় নাস্তিক বানিয়ে দিবে আপনি অনেক কিছু জানে অনেকে কি করবে জানেন অমুক বার্নার্ড শ বলেছে অমুক ব বলেছে অমুক মুর বলেছে উইলিয়াম অমুক বলেছে কিন্তু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম কি বলেছে সেটা শোনার মতো সময় তার হয় নাই